আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে দেখলাম যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইউজার রয়েছেন যারা সবসময় মোবাইল ইউজ করে কাজ করেন তারা শুধুমাত্র চেষ্টা করেন যে মোবাইলের মাধ্যমে আর্নিং করেন এবং তারা অনেক সময় অনুরোধ করেন বা কমেন্ট করে জানান যে ফ্রি বিটকয়েন আর্নিং গুলো কিভাবে আরো বেশি করে যায় করা যায় আজকে তেমন একটি ট্র্যাডিশনাল ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটি থেকে আপনি অনায়াসে খুব সহজেই মিনিমাম ক্যাশ আউট নিতে পারেন zero point one zero dollar এবং আপনি দুটো ওয়েতে কাজ করতে পারবেন ফ্রিতে এবং পেড সিস্টেমে এবং বিটকয়েন আর্নিং করার জন্য বেস্ট একটি মাইনিং ওয়েবসাইট এবং অনায়াসে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারের মধ্যে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন তো ফ্রেন্ডস একটু পরে সাথে থাকুন রাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটটির নাম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিসি সিএসজলি.কম এটি একটি ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং এটি দু সালে যাত্রা শুরু করেছে এবং আপনি যদি সত্যি ফ্রি বিটকয়েন মাইনিং গুলো করতে চান অনায়াসেই আপনি এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করে যাত্রা শুরু করতে পারেন সো কিভাবে কি করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ না করে বা কেটে কেটে না দেখে যদি আপনি অনায়াসেই কাজগুলো ও করে করতে পারেন তাহলে আপনি যাত্রা শুরু করতে পারেন আর্নিং এ সো প্রথমে যে কাজটি করবেন আপনি সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারপেজে চলে আসবেন ইন্টারপেজে আসার পরে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে bitcoin cash cloud earning earn 2.65% daily profit is our second প্রত্যেক সেকেন্ডে আপনি দুই দশমিক ছয় পাঁচ পার্সেন্ট করে বোনাস বা প্রফিট পাচ্ছেন এবং পাশাপাশি আপনি এখানে কিন্তু ফ্রি বিটকয়েন গুলো ক্লেম করতে পারবেন তার মানে তার মানে হচ্ছে আপনি স্বাতশিল্প ক্লেম করতে পারবেন এবং এখানে কিভাবে আপনি জয়েন করবেন সেটি আমি দেখাচ্ছি প্রথমে যখন আপনি ইন্টারফেসে আসবেন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন earn two point six five percent daily profit এবং এখানে earn BCA BCS bitcoin cash এবং ডিপোজিট ক্যাশ এবং এরপর রয়েছে উইথড্র ক্যাশ এরপর রয়েছে হিস্ট্রি এরপর আপনি এফিলিয়েট এফিলিয়েটিং করে কিন্তু এইট পার্সেন্ট কমিশন জেনারেট করতে পারবেন অপোজিট ওয়েতে অর্থাৎ আপনি অনায়াসে দুটো উপায়ে আপনি কাজ করতে পারবেন প্রথমত আপনি ফ্রিতে এবং পেইডে পাশাপাশি আরো একটি অপশন রয়েছে যেটি হচ্ছে এফডিআর এর মাধ্যমে সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ঢুকতে দিচ্ছে না তার মানে আপনাকে এখানে ওয়ালেটটি অ্যাড করতে হবে ওয়ালেট অ্যাড করার জন্য এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসটি কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি সেজন্য আপনাকে আরো একটি ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে সেটির নাম হচ্ছে app dot coins dot PS এটি একমাত্র ওয়ালেট যেটির মাধ্যমে আপনি বিসিএসটা অনায়াসেই ওয়ালেটটি ওয়ালেট অ্যাড্রেসটি এখান থেকে নিয়ে যেতে পারবেন সেটির জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে সরাসরি গুগলের মধ্যে গুগলের মধ্যে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে অ্যাপস ডট কয়েন্স পিএসএই এটি লিখে যখন আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন জাস্ট আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি সেটি শেয়ার করছি কিভাবে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি সরাসরি আপনি গুগলের মধ্যে চলে যাবেন গুগলে আসার পরে এই যে apps app dot coins dot PH লিখে যখন সার্চ দেবেন তখন প্রথমে যে ওয়েবসাইটে লিঙ্ক <clears throat> রয়েছে সেই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ তার মানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে তৈরি করে ফেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার লিঙ্কের মধ্যে একটি কোড চলে যাবে এই যে কোডটি যখন আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি কয়েন্স ডট পিএস এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন আশা করি অনায়াসে এই কাজটুকু করতে পারবেন যেহেতু আপনি অনলাইন আর্নিং আর্নিং জগতে আসতে চাচ্ছেন বা ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন আমি সাজেস্ট করবো আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সো অ্যাকাউন্ট তৈরি করার পরে তার মানে আপনি app.coins.ps এর মধ্যে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে যে ওয়ালেট গুলো রয়েছে PSP রয়েছে BTC রয়েছে XRP রয়েছে BCS রয়েছে এটি অনেকটা Bitcoin Cash বা Coinbase এর মতো Coinbase এর মধ্যে আমরা সাধারণত বেশ কয়েকটি ওয়ালেট ইউজ করে করতে পারি অনুরূপ পালসের পেয়ার রয়েছে ঠিক তেমনি এই ওয়েবসাইটটি তার মানে app.coins.ps সো প্রথমে যে কাজটি করতে হবে এখানে যে একটি চিত্র দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস এটিতে আপনি ক্লিক করবেন তার আগে আপনি যে ওয়ালেটটি ইউজ করতে চাচ্ছেন আমি বিসিএস ওয়ালেটটি অ্যাড করতে চাচ্ছি তার মানে আজকে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি হচ্ছে বিসিএস এই যে বিসিএস দেখতে পাচ্ছেন সেই বিসিএস এর ওয়ালেট অ্যাড্রেসটি আমি নিতে চাচ্ছি সো এখানে বিসিএস সিলেক্ট করে দিতে হবে দেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে সময় বিসিএস অ্যাড্রেসে ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে যে ডেস্টি চলে এসেছে সেটি আপনাকে কপি করতে হবে কপি করার পরে সরাসরি আপনি এখানে পেস্ট করে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এটি পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে এন্টার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে কি ঘটনা হয় আপনি একটু দেখতে পাবেন সো এখানে এখন কিন্তু ক্লিক করা যাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু ক্লিক করা যেত না সো এখানে আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটি যখন পেস্ট করবেন পেস্ট করার সাথে সাথে এখানে ক্লিক করা যাবে সো এটিতে যখন আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এখানে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার সাথে সাথে তখন কিন্তু ওইখানে সেটি অ্যাড হয়ে যাবে সো আমি পেমেন্ট মেথডটি অ্যাড করে ফেললাম অর্থাৎ ওয়ালেটটি এখানে পেস্ট করে দিলাম ওয়ালেট অ্যাড্রেসটি তারপরে আপনাকে যে কাজটি করতে হবে ফ্রি বিসিএস যেটি দেখতে পাচ্ছেন এই যে ফ্রি বিসিএস এর মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে you can claim six thousand two hundred fifty three free bitcoin mining power power is my is minute প্রত্যেক মিনিটে আপনি এত সাতোশি করে পাবেন আপনারা নিশ্চয়ই জানেন সাতোশি নিয়ে যারা কাজ করেছেন তারা অবশ্যই জানেন যে তিন হাজার ফ্রি তিন হাজার সাতোশি হলে কিন্তু বর্তমান ওয়ান ইউএসডি দিচ্ছে সুতরাং আপনি এই অপরচুনিটিটুকু গ্রহণ করতে পারেন সো ক্লেম সাতোশিতে ক্লিক করছে ক্লিক করার পরে জাস্ট আপনি সাকসেস দেখতে পাচ্ছেন সো ওকেতে ক্লিক করলাম তারপর আপনার এখানে আরেকটি টাইম কাউন্ট হচ্ছে তার মানে প্রত্যেক মিনিট পর পর কিন্তু আপনি অনায়াসেই এই কাজটুকু করতে পারবেন এটি লিখে যখন আমি চালু করেছি এখানে কিন্তু অটো মাইনিং গুলো শুরু হয়ে গিয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এইভাবে যখন আপনি কাজ করবেন অটো মাইনিং গুলো হতে থাকবে আমি কিভাবে অটো মাইনিং গুলো করতে হয় আগের ভিডিওতে বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করি আপনি সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসলে আজকের ওয়েবসাইটে কাজ করা অত্যন্ত ইজিয়েস্ট হবে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে আপনার কিছুক্ষণ আগে টু ওয়ান ছিল এখন কিন্তু আস্তে আস্তে এটি ইনক্রিজ হচ্ছে এভাবে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রাখলে অনায়াসে কিন্তু বিটকয়েন গুলো মাইনিং হতে থাকবে মাইনিং হতে হতে যখন আপনার zero point one zero dollar হয়ে যাবে তার মানে zero point zero zero zero two BCS হয়ে যাবে তখন আপনি এখান থেকে অনায়াসে উড্রো গুলো নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এখানে প্রত্যেক মিনিট পর পর কিন্তু আপনি ফ্রি বিসিএস এগুলো ক্লেম করতে পারবেন আমি প্রত্যেক প্রথমবার ছয় হাজার দুশো পঞ্চাশ সাতশে পেয়েছি ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে আমার কত হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সো এখন সাতাশি থেকে আপনি অনায়াসেই সেটি কনভার্ট করে নিতে পারবেন এখানে যা জমা হবে তার এগেনস্টে two point six five percent পর্যন্ত আপনি ডেইলি কমিশন বা প্রফিট লাভ করতে পারবেন সো এটিও মাইনিং হতে থাকবে এবং এটি ক্লেম করে করে প্রত্যেক মিনিট পর পর আপনি এখান থেকে সাতোশিগুলো নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন অনায়াসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজটুকু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে করে ফেলতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে যে একটি অ্যাকাউন্ট একমাত্র একটি নামে ব্যবহার করা যাবে একই নামে যদি দুটো অ্যাকাউন্ট তৈরি করেন বা ব্যবহার করেন একটি ডিভাইসে তাহলে তারা কিন্তু সেটি ব্যান করে দিতে বাধ্য হবে আশা করি আপনাকে এই রুলস এবং রেগুলেশনটা মেনে চলতে হবে এবার চলে আসেন নিচের যে অপরচুনিটিটুকু রয়েছে সেটি invite friends and get eight percent commission on their deposit share your link in Telegram group ধরুন আপনি এই লিঙ্কটি কপি করেছেন কপি করার পরে সরাসরি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এমন একটি ছোট ওয়েবসাইট তার মানে যে কোনো ধরনের বড় লিংক শেয়ার করা ছোট করার জন্য আপনি এই ওয়েবসাইট ইউজ করতে পারেন সেই ওয়েবসাইটের নাম হচ্ছে CU double T L dot L Y এটিতে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এটি জাস্ট শর্ট এন্ড করে নেবেন তার মানে যে কোনো বড় ধরনের ওয়েবসাইটের ইউআরএল যেগুলো রয়েছে সেই ইউআরএল শর্ট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট হচ্ছে CU double T dot L Y এটি কপি করবেন কপি করার পর বিভিন্ন ধরনের social media like Facebook Twitter Pinterest Instagram বা টেলিগ্রাম চ্যানেল যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই মানুষের বিটের মধ্যে যদি আপনি সেটি শেয়ার করেন প্রত্যেকটির এগেনস্টে যদি তারা এখানে অ্যাকাউন্ট করে তার এগেনস্টে আপনি এইট পার্সেন্ট পর্যন্ত কমিশন কমিশন লাভ করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে উইড্রোগুলো নেবেন উইড্রো নেওয়ার জন্য জাস্ট আপনাকে এখানে উইড্রো বিসিএস এর মধ্যে ক্লিক করতে হবে উইড্রো বিসিএস এ ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে উইড্রোটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন আপনাকে উইড্রো নিতে হলে zero point zero zero zero two BCS এখান থেকে আর্নিং করতে হবে সো আমার যেহেতু এটি স্মল অ্যামাউন্ট অফ মানি সুতরাং আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার যখন এটি আর্নিং হয়ে যাবে তখন আপনি এখান থেকে অনায়াসে উইড্রোটা দিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন আর যদি হিস্ট্রিতে ক্লিক করেন হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনি এখানে ডিপোজিটও করতে পারবেন এবং পাশাপাশি এখানে উইড্রোলও করতে পারবেন সো ডিপোজিটে ক্লিক করার পরে আপনি এখানে ডিপোজিট অ্যামাউন্টটা অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে জাস্ট ডানে দিবেন ডানে দেওয়ার পরে আপনি এখানে ডিপোজিট গুলো করার পরে আপনি আরো বেশি আর্নিং করতে পারবেন তার মানে যত বেশি আপনার এখানে আর্নিং গুলো জমা থাকবে তত বেশি আপনি এখান থেকে গেইনিং হবেন তার মানে গেইনার হবেন সো আশা করি স্টেপ বাই স্টেপ স্টেপ এই কাজগুলো করে ফ্রিতে আর্নিং গুলো করে নেবেন আমি ভিডিও এর শুরুতে বলেছিলাম যে কিভাবে আপনি ফ্রি বিটকয়েন গুলো ইউজ করে আরো বেশি আর্নিং করবেন সেটির উপর টিপস দিব সো ট্রিক্স টি হচ্ছে যে আপনি যদি সত্যি অনলাইন আর্নিং করতে চান কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা কোনো রকম স্কিল বা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনাকে আমি পরামর্শ দিব আমার চ্যানেলের মধ্যে ফ্রি বিটকয়েন আর্নিং এর উপর বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও গুলো না দেখলেও অন্তত দশটি ভিডিও অর্থাৎ ফ্রি বিটকয়েনের উপরে আপনি ভিডিও দশটি ভিডিও দেখবেন এবং দশটি ভিডিও দেখার পরে যদি আপনি করেন যে প্রতিদিন আপনি দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দিবেন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে তাহলে অনায়াসেই আপনি আপনার হাত খরচের টাকাটা এই দশটি ওয়েবসাইট থেকে এনশিওর করে নিতে পারবেন কেননা দিন শেষে তখন আপনার জয় হবে যদি আপনি অনলাইন থেকে কাজ করে আর্নিং করতে পারেন এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা এর বাইরে যদি আপনি সারাদিনে কাজ করেন যদি কোনো ইনকাম জেনারেট করতে না পারেন তাহলে এটির সেই বড় ব্যর্থতা আর নেই সুতরাং আপনাকে মনে রাখতে হবে আপনার টাইম ইজ মানি সেই কথাটা মনে রাখতে হবে কেননা টাইম যদি আপনি সঠিক জায়গায় ভালোভাবে ইনভেস্ট করতে পারবেন অনায়াসে তাহলে আপনি দিন শেষে গেইনার হবেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকবেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই ওয়েবসাইট এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন thank you so much from the core of my heart বেশি বেশি শেয়ার দিন যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে